মধ্যবিত্ত পরিবারের ছেলেরা স্বপ্ন দেখতেই ভালোবাসে কারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেরা খুব ভালো করে জানে যে স্বপ্ন ছাড়া তাদের জীবন রাঙানোর আর কোনো রাস্তা নেই জন্ম থেকেই মধ্যবিত্ত পরিবারের ছেলেদের বিবেক আত্মসম্মান বোধ কারো হতে থাকে কারণ তারা খুব ভালো করে বুঝতে শিখে নেন যে এই রঙের পৃথিবীতে তাদের জন্য অনেক বাধা অনেক বিধিনিষেধ নিয়ম করা আছে অনেক পূর্ব থেকেই আর সব বাধা নিষেধগুলো মেনে নিয়েই বেঁচে থাকতে হবে তা না হলেই বিপদ মধ্যবিত্ত পরিবারের ছেলেরা কখনো অন্যদের মতো বেপরোয়া চলতে পারে কারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেরা জীবনকে রাঙায় স্বপ্ন দিয়ে জানেনি তো স্বপ্ন হলো গোলাপের মতো দূর থেকে দেখতে খুব সুন্দর দেখায় কাছে আসলে সুগন্ধটাও বেশ মিষ্টি লাগে কিন্তু ছিঁড়তে গেলেই সাবধান যে কোনো সময়ে ও গোলাপের রঙে রঙিন হয়ে যেতে পারে তাই খুব সাবধানে যত্ন করে গোলাপ ছিঁড়তে হয় যাতে কাটা হাতে না পেতে স্বপ্নটাও ঠিক তেমনই খুব সাবধানে স্বপ্নগুলো পূরণ করতে হয় তা না হলে স্বপ্নগুলো আপনাকে হলদে রঙের আগুনে ফুলকির মতো জ্বালিয়ে পুড়িয়ে দেবে রাতের একটি ডায়েরি থাকে আর ডায়েরির গায়ে কাভার পেজে কোনো এক রঙের মার্কা দিয়ে লেখা থাকে ছোট্ট একটি সতর্কবার্তা ডায়েরিটা আমার একান্তই ব্যক্তিগত আর সেই ডায়েরিটা খুললে মনে হয় ডায়েরির প্রতিটা পৃষ্ঠায় যেন এক একটা লিস্ট প্রতিটা পৃষ্ঠায় সে তার স্বপ্নগুলোকে লিখে রাখে প্রতিটা পৃষ্ঠায় লেখার গল্প ছেলেটি রোজ একবার হলেও ডায়েরিটা খুলে দেখে আর ভাবে কিভাবে তার স্বপ্নগুলো পূরণ করা সম্ভব মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই সে একজন বড় মাপের অভিনেতা কারণ হাজার কষ্টের মাঝে থাকলেও ও ভালো থাকার অভিনয়টা বেশ ভালোই করতে জানে কারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেরা খুব বেশি মিথ্যা কথা বলতে পারে এমনভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে যে কেউ বুঝতেই পারে না ছেলেটি মিথ্যা বলতেছে বন্ধুদের নিয়ে রাস্তার মোড়ে টঙের দোকান থেকে নাস্তা খেয়ে নামি দামি কোনো রেস্টুরেন্টের সামনে গিয়ে সেলফি তুলে ফেসবুকে আপলোড দিয়ে স্ট্যাটাস দিতে পারে ফিলিংস অসাম আজ রমক রেস্টুরেন্টে বন্ধুদের নিয়ে নাস্তা করার পর ক্যামেরা বন্ধে কিছু মুহূর্ত মধ্যবিত্ত পরিবারের ছেলেদের গায়ে শার্ট পুরনো হলেও সহজে ময়লা হয় না একটি নতুন শার্ট কিনবো কিনবো বলতে বলতেই আরও কয়েক মাস পার করে দেওয়া যায় অনেক সময় মার্কেটে গিয়ে আর সেই ভালো দামে শার্টটা কেনা হয় না পছন্দ হওয়া ভালো মানের শার্টটার দাম শুনেই বুকের বাম পাশে কেমন যেন চিনচিন ব্যথা অনুভব হয় অবশ্যই দামি শার্টটাও আর নেওয়া হয় না একটা হতাশার শ্বাস ছেড়ে হাসি মুখে দোকানদারকে খুব সহজেই বলে ফেলি ভাই একটু কম দামের দেখান তো মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া সেই ছেলেটি যখন ভাবতে থাকে তার ছোট বোনটিকে রাজকন্যার মতো করে সাজিয়ে ধুমধাম করে বিয়ে দিব মাকে কিছু স্বর্ণের গহনা যে কবে বানিয়ে দিব কে জানে এই ভেবে একা একা ভাবতে থাকে ছেলেটি আর নিজেকে বলতে থাকে হবে হবে সব হবে শুধু সময়ের অপেক্ষা ছেলেটি ভাবে তার পরিবারকে নিয়ে আর ওই পাশ থেকে কেউ একজন ছেলেটিকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে ছেলেটিকে বারবার ফোন দিয়ে শুনতে চায় মেয়েটি আজ তুমি কি ভাবলে আমাকে আর ছেলেটি মেয়েটিকে মিথ্যা আশ্বাস দিয়ে বলে এই তো জানি একটু আগেও আমি তোমাকে নিয়ে ভাবতেছি জানো তোমাকে নিয়ে অনেক সুন্দর একটা স্বপ্ন প্ল্যান করলাম ছেলেটির মুখে এমন কথা শুনে মেয়েটির মনে সুখের দোলন দোলন খেলে থাকে নিজেকে সবচেয়ে সুখী মেয়ে ভেবে বসে কিন্তু সবই তো মিথ্যা সে মেয়েটির মুখে হাসি দেখার জন্যই মেয়েটিকে খুশি রাখার জন্যই এই গাদা গাদা মিথ্যা স্বপ্ন দেখাতে থাকে সে যদি এখন মেয়েটিকে সত্যিটা বলে দেয় যদি বলে আসলে আমি তোমাকে নিয়ে ভাবতেছি না ভাবতেছি আমার বাবা মাকে নিয়ে তখন কিন্তু মেয়েটির মুখে আর সেই হাসিটা থাকবে না হাসির বদলে মেয়েটি কান্না করে দিবে এটি ছেলে এটি ছেলে কমে যেটি ছেলেটি কখনো দিনও সহ্য করতে পারবে না কারণ সব কিছু মিথ্যার মাঝে সবচেয়ে বড় সত্যি হলো ছেলেটি মেয়েটিকে সত্যিই অনেক ভালোবাসে আর ভালোবাসে বলেই তো এত মিথ্যা বলা লাগে কিন্তু একসময় সেই মেয়েটিও হারিয়ে যায় একটি স্বপ্ন খসে পড়ে ছেলেটির জীবন থেকে আর একটি ঝুঁকি কষ্ট সেই স্বপ্নের জায়গা দখল করে বসে মাছরা ধরলে ছেলেটির চোখের ফোটা ফোটা জলে সাজানো স্বপ্নগুলো পিঁপড়ার বাসের মতো ভেঙে যেতে থাকে বুকের মাঝে তীব্র কষ্টগুলো এলোমেলোভাবে পাইচারি করতে থাকে তার ছেলেটা ভালো থাকার অভিনয় করে যায় কাউকে বুঝতেই দেয় না মাঝরাতের গল্পটা এমনকি তার পরিবারের মানুষগুলো কেউ না এভাবেই ইতি ঘটে যায় হাজারো মধ্যবিত্ত পরিবারের ছেলে